নিয়ে নিয়েছি একাটি ধনে পাতা ধনে পাতাটা আমি একটু সেদ্ধ করে নেব দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি ধনে পাতাটা ছেঁকে নিয়ে ফ্রিজের ঠান্ডা যে জল রেখেছিলাম তার মধ্যে আমি ভিজিয়ে দিলাম মিনিট পাঁচেক রেখে এটা আমি একটা পেস্ট করে নেব কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি এক চিমটি গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে ছোট সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি দু চামচ দিলাম মশলাটা একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম দুটো এলাচ এলাচ দুটোকে ফাটিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিকেন চিকেনে আমি সামান্য নুন মাখিয়ে রেখেছিলাম চিকেনটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো নামমাত্র লঙ্কা গুঁড়ো এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন খুব ভালো করে সমস্ত মশলাগুলো আমি মিশিয়ে দিচ্ছি আমি আরও একটু তেল অ্যাড করলাম চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পেলেন নামমাত্র মশলা দিয়েছি আমি একটা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক হতে দেব দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে আমি কিন্তু কোনো জল দিইনি ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম তার থেকেই এতটা জল বেরিয়েছে দশ থেকে বারোটা কাজু আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি কাজু বাটাটা দিয়ে দিলাম কাজুটাও আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো যেহেতু এই রেসিপিতে আমি খুব বেশি ঝালের ব্যবহার করিনি সেই জন্যে বাচ্চারাও খেতে এটা খুব ভালোবাসে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের থেকেও কম জল এটা এবার ঢাকা দিয়ে মিনিট দশেক হতে দেব ফ্লেমটা কমিয়ে দিয়ে চিকেনে নুন মাখিয়ে রাখলেও আমি রান্নায় নুন দিইনি সেই জন্যে এখন আমি নুন দিয়ে দিচ্ছি চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পেস্টটা ধনে পাতার যে আমি পেস্ট একটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি খুব হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি দু তিন মিনিট ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব বেগমতি চিকেনে আমি একটা ইনগ্রিডিয়েন্ট স্কিপ করেছি সেটা হলো পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন আপনারা যদি চান সেটা অবশ্যই দিতে পারেন মোটামুটি তৈরি হয়ে গেছে বেগমাতি চিকেন আমি একটু জুস রাখলাম আপনারা চাইলে আরও শুকনো করে নিতে পারেন সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম নামানোর আগে খুব সামান্য এক চিমটি গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল নবমী স্পেশাল বেগমতি চিকেন যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্টে জানান কেমন লাগলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন শারদীয়ার অনেক শুভেচ্ছা